तो चलिए शुरू करते हैं आज हम जेती हो ग्रैंड मास्टर से जनो फोनो रखे सी चार्ज सब बस बेटा बहुत बढ़िया मन ते बस चाकड़ी हो के ऐसे जनाम के पहुंचे दिस ना ग्रैंड मास्टर ए मा तो हाते बैग बॉय ए सब की আজ র্যাঙ্ক ডাউন করেছে সেই জন্য পড়াশোনা ছেড়ে দিয়ে অনলি করবো র্যাঙ্ক পোস্ট আজ পিকেতে নামবো সার্ভাইভ করবো আজ যাব গ্র্যান্ড মাস্টার তুই র্যাঙ্ক পোস্ট করতে পারবি না কেন আমার ফুল স্কোর তো রেডি আছে লবিতে স্কোর তো রেডি আছে কিন্তু এক পার্সেন্ট চার্জ নেই তোর মোবাইলে চার্জে তো বসিয়েছিলি কিন্তু সুইচ অন করতে ভুলে গেছিস এমনটা আমার সঙ্গেই হয় কেন বারবার সেজন্য আজ থেকে আমি আর খেলবো না ফ্রি ফায়ার আজ থেকে আমি শুধু লুডো খেলবো লুডো আর লুডোতে আমি আজ থেকে গ্র্যান্ড মাস্টার মারবো ওরা তো জানে না এর চার্জ কে শেষ করে আমি তাড়াতাড়ি গ্র্যান্ড মাস্টার নয় তো আমি আর মোবাইল পাবো <laughs> ভিডিওটি ভালো লাগলে একটু করে লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন